সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবার থেকে কিভাবে কাজ না করেই তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মাসে ইনকাম করবেন তো এক মিনিট এটা কিন্তু আপনি করতে পারবেন না এটা কিন্তু আপনার জন্য না তো ঘটনাটা কি সেটা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর এটা এক ধরনের আমি বলতেছি যে এটা একটা সতর্কবাণী মানে ভিডিও বলতে পারেন আপনারা তো কাহিনিটা হচ্ছে একটা মেয়ের সাথে ঘটনাটা ঘটছে মোটামুটি তার তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে দিছে তো ফাইবারের অ্যাকাউন্টের পিছনে তো লাভের লাভ কিছুই হয় না অ্যাকাউন্টও দেয় নাই পাশাপাশি দেখা গেছে তার অ্যাকাউন্টটা নিয়ে নিছে হ্যাঁ অ্যাকাউন্ট যেটা দিছিল সেটা আবার নিয়ে নিছে তো কাহিনিটা হয়েছে ফাইবারে ধরেন কাজ না শিখেই মোটামুটি ফাইবার লেভেল অনের অ্যাকাউন্ট আপনারা বিভিন্ন গ্রুপে গেলে বা পেজে গেলে দেখতে পারবেন দেখেন I can sell my fiber account level one account level two account sell করবে এরকম অনেক পোস্ট পাবেন আপনারা যারা দেখতে পারবেন যে লেভেল ওয়ানের অ্যাকাউন্টগুলো ফাইবারের লেভেল ওয়ান লেভেল টু এর অ্যাকাউন্টগুলো সেল করতেছে সমস্ত প্রুফগুলো আপনাদেরকে দিবে বলবো এটা আমার অ্যাকাউন্ট আমি মা লাস্ট এত টাকা ইনকাম করছি হ্যান ত্যান মানে আপনাকে টোটাল টোটাল টোটাল ইনফরমেশন দিবে আপনাকে বলবে যে অ্যাকাউন্টের দাম কত বলবেন যে তারা বলবে যে হ্যাঁ তিরিশ হাজার নিবো বা চল্লিশ হাজার টাকা নিবো আমাকে আমি এই ফাইবার অ্যাকাউন্ট আমার ফ্যামিলির প্রবলেম বা আদার্স কোনো প্রবলেমের কারণে আমার অ্যাকাউন্টটা সেল করতেছি তাছাড়া আমার কোনো সেল করার ইচ্ছা নাই তো ঘটনাটা ঘটে এই জায়গায় মানুষ যখন এই ইমোশনাল কথাবার্তা বলে অনেকেই জাস্ট করে কি মানে ফাইবারে নতুন কাজ করছে দুই একটা অর্ডার পাওয়ার পরে ভাবে যদি আমার একটা লেভেল ওয়ান বা লেভেল টু এর একটা অ্যাকাউন্ট পাইতাম তাহলে সহজেই আমি ভালো টাকা আর্ন করতে পারতাম কিন্তু আপনাকে বুঝতে হবে যে লেভেল ওয়ানের অ্যাকাউন্টে যে সেলাররা যাবে এখানে আমি বলবো না যে সবাই খারাপ মোটামুটি একশো জনের ভিতরে হয়তো একজন বা দুইজনের কাজ না করাই বেটার তো ওই মেয়েটার সাথে যেটা করছে ফাইবারে এরকমভাবে অ্যাকাউন্টগুলো এক্সেলের কাছে কিনছে কেনার পরে মনে করেন সমস্ত অ্যাক্সেল মেয়েটাকে দিছে দেওয়ার পরে টাকা যখন পেমেন্ট হয়ে গেছে বলে যে admin deal okay admin deal বলে পেজের ভিতরে ওরা একটা চক্র থাকে যে ওরা ওই পেজেরই ধরেন লাখ লাখ ফলোয়ার থাকে হ্যাঁ ওই পেজের ভিতরেই বলে যে সরি গ্রুপের ভিতরেই বলে যে লাখ লাখ ফলোয়ার থাকে তো আসেন অ্যাডমিন ডিল করি তো যখন আপনি টাকাগুলো পাঠাইয়া দেন তখন কি করে ওরা টাকাগুলো নিয়ে বলে যে ফাইবার অ্যাকাউন্ট সেল হইলো এরকম একটা পোস্ট দিয়ে দিবে দেন আপনাকে হয়তো তাৎক্ষণিক একটা অ্যাকাউন্ট দিয়েও দিবে আপনাকে তার একটা অ্যাকাউন্ট দিয়ে দেওয়ার পরে যেটা করে তারা সাপোর্ট টিমের সাথে কথা বলে যে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে হ্যান ত্যান তো আমি ঢুকতে পারতেছি না সব কিছু রিসেট করে আবার নতুনে তারা বসায় নেয় তো মাঝখান থেকে কি হইল মাঝখান থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা আপনার লস হয়ে গেল তো আমি মনে করি এরকম ফাঁদে কেউ পাও মানে পা দিবেন না যারা ফাইবারে কাজ করতে পারছেন খুব কষ্ট করে কষ্ট করে যদি আপনার দরকার পড়ে একটা নিজের অ্যাকাউন্টে রিভিউ নিয়ে নেন ঠিক আছে অনেক জায়গায় দেখবেন যে রিভিউ সেল করতেছে তো ওইখান থেকে রিভিউ নেন কিন্তু আমি চাই না যে আপনারা এরকমভাবে লেভেল ওয়ানের বা লেভেল টু এর চাই না যে আপনারা লেভেল ওয়ান বা লেভেল টু এর অ্যাকাউন্টগুলো কিনে এইভাবে টাকাগুলো দিয়ে দেন ধরেন আপনার কষ্ট হইলেও চল্লিশ পঞ্চাশ হাজার টাকা যদি আপনি খরচ করেন ফাইবারের ভিতরে আপনি পাঁচ ডলার করে রিভিউ কিনেন না নিজেই রিভিউ কিনার লেভেলে নিয়ে যান এতে আপনার গিকগুলো র্যাঙ্কিংয়ে থাকবে আর ওদের যেগুলো অ্যাকাউন্ট যারা সেল করে হয়তো তাদের অ্যাকাউন্টের ভিতরে মূলত ওরা নিজেরা নিজের এই মানে রিভিউ দিচ্ছে পাশাপাশি দেখা যাচ্ছে যে ওই অ্যাকাউন্ট মনে করেন গ্রো করে না গিকগুলো র্যাঙ্ক করবে না সেই জন্য অ্যাকাউন্টগুলো সেল করে দেয় ওগুলো কেনা থেকে বিরত থাকা অনেক বেটার আমি মনে করি তো এই মেয়েটার সাথে এই কাহিনীটা করছে ফাইবার এখন যারা চিন্তা ভাবনা করতেছেন যে ফাইবার অ্যাকাউন্টগুলো আমি লেভেল ওয়ান বা লেভেল টু এর একটা অ্যাকাউন্ট কিনেই কাজ শুরু করে দিব এরকম চিন্তা ভাবনা থাকলে আশা করি চিন্তা ভাবনাটা থেকে মাথা থেকে ছুঁড়ে ফেলে দিবেন হ্যাঁ না হলে কিন্তু টাকাও চলে যাবে অ্যাকাউন্টও চলে যাবে যদি আপনার মানে অনেক টাকা থাকে তাহলে আমি মনে করি যেরকম একটা রিস্ক নেওয়া যেতে পারে তো আমি সাবধান করে দিলাম আমার সকল স্টুডেন্টদেরকে যে আপনারা এরকম যদি কোনো পোস্ট দেখেন সেখানে ধরেন আশা কথায় আছে না বেশি লোভে পড়ে ওইখানে গেলেই কিন্তু বাসটা খেয়ে যাবেন সহজ কথা তো এগুলো থেকে বিরত থাকবেন তো এখানে আমার কথা হচ্ছে যারা লেভেল ওয়ান বা লেভেল টু এর অ্যাকাউন্ট থেকে মাসে অনায়াসে দুইশো তিনশো ডলার ইজিভাবে ইনকাম করা যায় তাহলে তারা কেন ফাইবার অ্যাকাউন্ট সেল করবে এইটা হচ্ছে বড় বিষয় সবারই প্রবলেম থাকে থাকে এরকম না ঠিক আছে আমি ভাবলাম যে একশো জনের ভিতরে দুইজনের প্রবলেম হতে পারে বা রিয়েল হতে পারে কিন্তু বাকিগুলো সবগুলোই ফ্রড অনেকে আছে যারা এইগুলো বিজনেসই শুরু করছে ঠিক আছে দেখেন এখানে একজন লেভেল ওয়ান ফাইবার অ্যাকাউন্ট এটা তার অ্যাকাউন্ট বলতেছে আর রিভিউ আছে এতগুলো এখন আর্নিং হয়েছে এত ডলার এখন সেল করে দিবে এরকম আপনি অনেক পোস্ট পাবেন যারা প্রুফ দেখায় দেখায় আপনার অ্যাকাউন্টগুলো দেখেন I want to sell my fiber level one account Australian country account for আড়াইশো ডলার মানে আড়াইশো ডলারে সেল করে দিবে হ্যাঁ তো এরকম আপনারা অনেক পোস্ট পাবেন যারা এই কাজগুলো করতেছে তো আমি মনে করি যে এভাবে শর্টকাট পদ্ধতি না নেওয়াই বেটার এবং আপনার টাকা ফুরানোর কোনো দরকার নাই তো আমি মনে করি আপনারা ফাইবার অ্যাকাউন্ট কেনা থেকে বিরত থাকেন চাইলে আপনার নিজের অ্যাকাউন্টের ভিতরে পাঁচ সাতটা রিভিউ নিলে এমনি অ্যাকাউন্ট দৌড় পারে ঠিক আছে তো ফাইবার অ্যাকাউন্ট কেনা যাবে না তো আশা করি আপনারা মোটামুটি সতর্ক হয়ে গেলেন আমার এই ভিডিওটা করার কারণে দেখা